সত্যি কি হতো যদি বাংলা লিঙ্ক নেক্সট টু ভারতে নোবেল বাই বাদ না পড়তো যদি বাংলা লিঙ্ক নেক্সট টু ভারতে নোবেল বাই বাদ না পড়তো তাহলে হয়তো সারেগামা পার মঞ্চে তিনি এত সুন্দর পারফরমেন্স করতে পারতেন না যদি নোবেল ভাই বাংলা লিঙ্ক নেক্সট ভারতে বাদ না পড়তেন তাহলে হয়তো আমরা কেউ তাকে চিন্তাম না যদি নোবেল ভাই বাংলা লিঙ্ক নেক্সট ভারতে বাদ না পড়তেন তাহলে হয়তো তিনি সারেগামা পার মঞ্চে আসতেন না ওয়েট ওয়েট ওয়েট এখন হয়তো আপনারা ভাবছেন আমি এই কথাগুলো বলছি কেন এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে আমি অনেক ছোট আমি এখানে কি বুঝাতে চাইছি তাহলে বলেই ফেলি আমরা আমাদের প্রত্যেকটা কাজে সফলতা লাভ করার জন্য অপেক্ষায় থাকি কখন আমরা সেই কাঙ্ক্ষিত সফলতাটি লাভ করব সফলতা লাভ করার জন্য আমরা দেখতে থাকি স্বপ্ন এবং করতে থাকি কঠোর পরিশ্রম ঠিক যখনই আমরা সেই সফলতাটি লাভ করি তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু আমরা যখন কঠোর পরিশ্রম করেও সেই সফলতাটি লাভ করতে না পারি তখন নিজেকে নিজের কাছে মনে হয় আমার মতো হয়তো পৃথিবীতে আর কেউ নেই আমি পৃথিবীর একমাত্র অসফল ব্যক্তি আমার দ্বারা কিচ্ছু হবে না আমি কোনোদিন কিচ্ছু করতে পারবো না আমি কোনোদিন সফলতাও লাভ করতে পারবো না কিন্তু আমি বলছি তুমিও পারবে যারা নিজেদেরকে মনে করে আমার দ্বারা কিচ্ছু হবে না আমি বলছি তোমার দ্বারাও হবে তোমার ভিতরে এমন কিছু আছে যা অন্য কারো মাঝে নেই অন্যদের মতো তুমিও পারবে সফলতা এমন একটা জিনিস যা শুধু এমনি এমনি আসে না এর জন্য করতে হয় হাজারো পরিশ্রম হাজারো কষ্ট শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির রেখে তোমাকে সেই কাজটা করে যেতে হবে একদিন সফলতায় তোমার পেছনে দৌড়াবে নোবেল বাই বাংলালিং নেক্সট ইউবারোতে পাক করে থেমে যাননি তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ব্যর্থ থেকে সফল হতে তিনি সারেগামা পায়ের মঞ্চে এসে ঠিকই সফল হয়েছে আমি একজন ইউটিউবার পড়ালেখার পাশাপাশি আমি ইউটিউবিং করি আমার নাম অপরন্ত সৌরভ আমার ইউটিউব চ্যানেলের নাম তুমুল ফান কিন্তু বিশ্বাস করেন আমার ইউটিউবে ভিডিও করার মতো তেমন কিছুই নেই নেই কোনো ক্যামেরা নেই কোনো কম্পিউটার ভিডিও করার মতো তেমন কিছুই নেই শুধু আছে একটি মোবাইল ইউটিউবিং করার জন্য খেয়েছি হাজারো গালি শুনেছি হাজারো কথা কিন্তু আমি থেমে যাইনি কারণ আমি জানি একদিন আমি আমার সফলতায় ঠিকই পৌঁছাতে পারব এবং আমিও তোমাকে বলছি তুমি তোমার লক্ষ্য স্থির রেখে কাজ করে যাও একদিন তুমিও সফলতা লাভ করবে সফলতা লাভ করতে হলে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করে সেই কাজটি করে যেতে হবে ভাইয়ারা আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় দশ হাজারের মতো সাবস্ক্রাইবার হতে চলেছে তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি খুব শীঘ্রই আমাদের চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ভাইয়ারা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে একটি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে একটি বেলাইকন আসবে সেই বেলাইকনও প্রেস করতে ভুলবেন না ভাইয়েরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ